সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের গিক র্যাঙ্ক করে না কেন এবং কিভাবে গিক অপটিমাইজেশন করলে আপনি সাত দিনের ভিতরে আপনার গিক এক থেকে পাঁচ নাম্বার পজিশনে শো করবে তো এবং খুব দ্রুত আপনি অর্ডার পাবেন আমাদের আমরা যারা ফাইবারে কাজ করি তাদের বেশিরভাগই দেখা যায় গিক র্যাঙ্ক ছাড়া কিন্তু কখনোই আপনার অর্ডার আসে না বা আসেও সেটা দুই খুবই কম আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হয় আপনার গিকটাকে কোনো না কোনো পেজে শো করাতে হবে মাল্টিপল কিওয়ার্ডে অথবা সিঙ্গেল কিওয়ার্ডে আপনাকে অবশ্যই যে কোনো একটা পেজে র্যাঙ্ক করানোর মাধ্যমেই কিন্তু আমরা অর্ডারগুলো জেনারেট করতে পারি তো আমাকে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আমি ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে কোনো অর্ডার নাই আমার ইমপ্রেশন ভালো ভালো হচ্ছে না বা ক্লিক পড়তেছে না আমি অর্ডার পাচ্ছি না আমার প্রবলেমটা কী প্রবলেম এখানে মেন একটা প্রবলেমই সেটা হচ্ছে আপনার গিকটা প্রপারলি এসিও করা হচ্ছে না বা অপটিমাইজেশন করা হচ্ছে না সেই জন্য আপনার গিকটা র্যাঙ্কিংয়ে আসতেছে না বা ফাইবার অ্যালগোরিদম সেটা আপনাকে আপনার গিকটাকে ফাইন্ড আউট করতে পারতেছে না তারা মনে করতেছে যে এই গিকটা আসলে প্রপারলি হয় নাই সেই জন্য দেখা যায় আপনার গিক র্যাঙ্ক করতেছে না আর গিক অপটিমাইজেশন যদি ভালোভাবে না করতে পারেন তাহলে র্যাঙ্ক করবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে র্যাঙ্ক না করলে আপনার প্রোফাইল অর্ডার আসবে না তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই দেখা যায় যে যদি তারা গিগ প্রপারলি আমাদের গাইডলাইন অনুসারে গিগ পাবলিশ করে তারা সাত দিনের ভিতরে গিগ একটা পজিশনে থাকে কিন্তু এই ক্ষেত্রে কিছু কথা আছে যে কোনো গিগ র্যাঙ্ক র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কমসে কম সময় লাগে হচ্ছে একুশ দিন একুশ দিন পর্যন্ত আপনার একটা গিগ র্যাঙ্কিং করতে হেল্প করে যদি একুশ দিনের ভিতরে যদি কোনো ভালো ফলাফল না পাওয়া যায় বা ভালো ইমপ্রেশন না হয় পঞ্চাশটার উপরে যদি ইমপ্রেশন না হয় তাহলেও গিকের কোনো ভবিষ্যৎ নাই যাই হোক আমি অনেক কথা বললাম আর গিক র্যাঙ্কিং করানোর অনেকগুলো মেথড আছে গিক যে শুধু অপটিমাইজেশনের মাধ্যমে র্যাঙ্ক করাবে এরকম না আরও অনেক মেথড আছে গিক র্যাঙ্ক করানোর তার মধ্যে সবথেকে বড় ম্যাথড মেথড যদি আমি বলি সেটা হচ্ছে আপনার গিক অপটিমাইজেশন বা গিক এসিও তো এটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আই হোপ যে আপনি অর্ডার পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমার কথাটা একটু ফলো করেন বা আমার গাইডলাইনটা একটু মেনে চলেন আমি যে আজকে যে গাইডলাইনটা বলবো এইটার মাধ্যমে আপনি অনায়াসেই কিন্তু আপনার গিক র্যাঙ্কিং করাতে পারবেন তো ফাইবার নিয়ে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল সামনে আসতে যাচ্ছে আপনাদের আশা করি সেটা ধরেন এই একটা গিক আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তিনি কি করছে একটু আমরা যদি খেয়াল করি তিনি কিন্তু একটা সিঙ্গেল একটা কিওয়ার্ডকে বেছে নিছে কি keyword Facebook ads campaign manager এখানে তিনি দুইটা কিওয়ার্ড নিছে কিন্তু একজাক্টলি তার মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কিওয়ার্ডটাকে দিয়ে এবং ম্যানেজার এই কিউ এই টোটাল কিওয়ার্ডটা দিয়ে তিনি মূলত র্যাঙ্ক করানোর চিন্তা বানায় আছে তো আপনারা কি করবেন আপনারা যখন গিগ বানাবেন সব থেকে বড় ম্যাথ থোরটা হচ্ছে আপনার গিক টাইটেলটা অবশ্যই যে কোনো একটা কিওয়ার্ডকে ফোকাস করে তৈরি করতে হবে এবং সেই কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গায় আপনাকে প্লেসমেন্ট করতে হবে ধরেন এ লোকটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের উপর গিগ তৈরি করছে এবার আমি যদি তার গিগটা দেখি তার এই কিওয়ার্ডটাকে যদি আমি কপি করি কপি করে যদি দেখি তিনি কোথায় কোথায় ব্যবহার করছে সেটা আমি কিভাবে দেখব দেখেন এই লোকটা কিভাবে ব্যবহার করছে প্রথমে তিনি টাইটেলে ব্যবহার করছে সেকেন্ডে তিনি কি করছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই কথাটা তিনি তার প্রাইসিংয়ে ব্যবহার করছে প্রাইসিংয়ে কিন্তু এক জায়গায় তিনি ব্যবহার করে নাই প্রাইসিংয়ে তিনি প্রাইসিংয়ে তিনি আরেকটা জায়গায় ব্যবহার করছে মানে সেম কিওয়ার্ডটা মানে ট্যাগটা প্রাইসিংয়ে দুইটা জায়গায় প্লেসমেন্ট করছে তিনি প্রপারলি তিনি আমার যেটা মনে হচ্ছে তিনি খুবই এক্সপার্ট হবে কোনো একজন এক্সপার্ট পারসন তা না হলে এগুলো প্লেসমেন্ট তিনি এত ভালোভাবে করতে পারতো না বা সুন্দরভাবে করতে পারতো না ঠিক আছে তো এখানে দেনে কি যেটা করছে দুইটা কিওয়ার্ড মানে একটা কিওয়ার্ড দুইটা জায়গায় প্লেসমেন্ট করছে প্রাইসিংয়ে তাহলে এখানে একটা করছে আমি বেসিক প্যাকেজে দেখলাম স্ট্যান্ডার্ডেও কিন্তু দেখেন প্রথমেই তিনি এটা রাখছে এটাও এখানেও রাখছে ঠিক আছে তারপরে স্ট্যান্ডার্ডেও তিনি এটা করছে প্রিমিয়ামে এটা করছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রাইসিংয়ের ভিতরে তিনি চারবার মানে তিনটা জায়গায় টোটাল ছয়বার এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে এবং টাইটেলে কিন্তু এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে তাহলে বুঝতে পারছেন তাহলে তার এইটুকির ভিতরে তার টোটাল সাতবার কিওয়ার্ড প্লেসমেন্ট করা হয়ে গেল এবার আসি ডেসক্রিপশনের জায়গায় আমরা জানি যে আমাদের ডেসক্রিপশনের মেন ফোকাস করতে হয় প্রথম যে লাইনটা থাকবে বা প্রথম যে প্যারায় থাকবে অবশ্যই আমাদের যে কিওয়ার্ডটা দিয়ে আমরা মূলত মেন কিওয়ার্ড আমাদের মেন কিওয়ার্ড থাকে যে মেন কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করাতে চাই সেই কিওয়ার্ডটাকে অবশ্যই আমাদের প্রথম লাইনের প্রথম প্যারাতে ফুল একটা ডেসক্রিপশনের প্রথম লাইনে এই কিওয়ার্ডটাকে রাখতে হয় তিনি কিন্তু এটা ভালোভাবে জানে সেই জন্য তিনি এখানে তার ট্যাগটা প্রথম লাইনে ব্যবহার করেছেন দেখেন তিনি এই কিওয়ার্ডটাকে প্রথম লাইনে ব্যবহার করছে এবং সেকেন্ড লাইনে যে লাইনটা শুরু হয় সেখানে কিন্তু তিনি এই কিওয়ার্ডটাকে ভালোভাবে প্লেসমেন্ট করছে তার মানে আমি দেখতে পেলাম এই কিওয়ার্ডটা তিনি অনেক বেশিভাবে ব্যবহার করছে কিন্তু শুধু ব্যবহার করে নাই তিনি প্রপারলি একটা সুন্দর একটা ডেসক্রিপশন রাইটিং করে ফেলছে সেই জন্য কিন্তু এটা ব্যবহার করছে এবার দেখেন creative advertising unique marketing strategy Facebook ads campaign আবার দেখেন এখানে বসাইছে ঠিক আছে আবার দেখেন এখানে বসাইছে তো এইভাবে যদি আপনি দেখেন মোটামুটি তিনি এই ডেসক্রিপশনের ভিতরে অনেকবার এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাই বসাইছে এক্সাম্পল আপনাদের জাস্ট এটা আমি দেখাচ্ছি প্লেসমেন্টটা দেখাচ্ছি আপনি যখন গিক বানাবেন আপনার যে কোনো ডেসক্রিপশনের প্রথম প্যারাতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা রাখার ট্রাই করবেন মানে যে কোনো আমি বলতে চাচ্ছি আপনার যে মেন কিওয়ার্ডটা থাকবে অবশ্যই আপনার প্রথম প্যারাতে বা প্রথম লাইনে আপনি ওইটাতে রাখবেন ওকে সেকেন্ড লাইনে সেকেন্ড ডেসক্রিপশনটা যেখান থেকে শুরু হবে দ্বিতীয় প্যারাতে অবশ্যই সেখানেও আপনাকে আপনার মেন কিওয়ার্ডটাকে রাখবেন শুরু হবে প্রথম লাইনে রাখবেন তাহলে দুইটা জায়গায় রাখা হয়ে গেল তারপরে যেটা করবেন এখানে আপনার যে সার্ভিসটা দিবেন সার্ভিসের প্রথম প্যারাতে অবশ্যই সেট এই কথাটাই আবার রাখার ট্রাই করবেন এখানে আমরা জানি যে তিনটা জায়গায় আমাদের এখানে দুইটা প্যারা থাকে এখানে দুইটা প্যারা থাকে তো এই দুইটা প্যারার প্রথম লাইনেও এটা রাখবেন এবং সেকেন্ড লাইনেও এটা রাখবেন তো আপনার যে কিওয়ার্ডটা সেটা রাখবেন এই অ্যাড ক্যাম্পেইন রাখতে হবে এরকম না ওকে তো আপনার কিওয়ার্ড হতে পারে Facebook marketing Instagram marketing Twitter marketing Pinterest marketing যে কোনো কিওয়ার্ড হতে পারে সেই কিওয়ার্ডটাকে আপনাকে রাখতে হবে এটা রাখার পরে আপনাকে টোটালি সম্পূর্ণভাবে প্লেসমেন্ট করতে হবে এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি সার্ভিসটা যেটা দিতেছেন সেই ট্যাগটা অবশ্যই এই ট্যাগের এখানে রাখার ট্রাই করবেন এফবি অ্যাডস ক্যাম্পেইন ওকে এগুলো এখানে রাখার ট্রাই করবেন এডস মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পিন এই কথাটা রাখবেন এবং আপনার প্রোফাইলের ভিতরেও অ্যাডভার্টাইজিং কথাটা রাখার ট্রাই করবেন মানে আপনার যে মেন ট্যাগটা মানে মেন কিওয়ার্ডটা সেটা রাখার ট্রাই করবেন ঠিক আছে তাহলে আপনার প্রোফাইল খুব সুন্দরভাবে র্যাঙ্ক করবে তো আশা করি যে আপনি এইভাবে ভালোভাবে যদি আপনি প্লেসমেন্ট করতে পারেন আমি যেতটুকু বললাম এতটুকুই এনাফ আর দরকার নেই এসিও e করার এত ডিটেলস বলার দরকার নেই আপনি যতটুক নিতে পারছেন আই হোপ যে আপনার কাজে লাগবে আপনি এভাবে গিক বানান আপনার গিক র্যাঙ্ক করবে ঠিক আছে তো তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তাহলে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ